আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জালালহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদির গাফার আর জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সেজদা রহমানের ফেরিস্তা করে আদমকে সেজদা তুমি সবার চাইতে দিলে মাটির মানুষের সম্মান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ মুসানবীরে তুমি দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে সাগরে ভাসায় শিশু মুসানবীরে তুমি দুশ্মনেরই ডরে দুকে ভরিয়া দিলে সাগরে ভাষায় প্রাণে যাহার ছিল ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে যাহার ছিল ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু নিউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফিরিস্তা পাঠাইয়া দিলে স্মে আজম দিয়া যখন নিউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফিরিস্তা পাঠাইয়া দিলে স্মে আজম দিয়া দমে দমে তে হরদম জপে সেই স্মে আজম দমে দমে তে হরদম জপে সেই স্মে আজম সেই মাছের উদর হতে সে যে এলো পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জাল্লে হো শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি কাদির গাফান আর জলিল জব্বার অনন্ত অসীমে তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ